স্ট্রবেরি চকলেট মিজালি দিচ্ছি তারপরে বাটার কেক তারপরে মোচ আমরা এই জায়গাটার একটা আমরা এখানে আমরা চালাই আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমাদের আইটেম আইটেমগুলো ক্ষেত্রে আমাদের সুশি আছে চার প্রকারের এই সুশি আপনাদের খুব ভালো লাগবে আশা করতেছি আমাদের চিকেন পোড়া পাকোড়া চিকেন আলাকি ক্র্যাপ বার্বিকি লাইফ chicken chilli onion dip chilli onion আমার ছবি চিকেন চিকেন চিকেন সিজন fish chicken garlic pepper chop fish teriyaki sauce, prawn hot sauce, salad vegetable with vegetable sauce, uh, chomin, vegetable, pasta, teriyaki pasta, uh, egg fried rice, mutton হাজুরি biryani, চিন rice, dal butter fry. Butter naan chicken tikka kebab chicken কাবাব ডাল গুস্ত লিভার বোনা লিভার চাবি মাটন দুপুরের চা tuna fish lemon butter sauce wings barbecue fried chicken potato spring roll French fry অন্তর এই হলো আমাদের মেন কোর্স ও অ্যাপিকালচার আমাদের এখানে সালাদ আছে সালাদে আমরা দশটা আইটেম বর্তা আছে সালাদ আছে আর টমেটো সালাড পাইনাপেল সালাড আবার জিপ সালাড জনা salad pasta salad chef salad Kashmir salad chicken vegetable salad salad salad বিভিন্ন সালাড আমরা সালাডের আইটেম আশা করি আপনাদের খাবার আমাদের খুব ভালো লাগবে আপনারা আসেন আমাদের প্রতিটি খাবার আপনারা টেস্ট করুন আমার মনে হয় আপনাদের খাবার সবারই ভালো লাগবে সবাই আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানটা দেখেন আর রেস্টুরেন্ট আপনাদের ভালো লাগবে আপনাদের খাবারও ভালো লাগবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের যেই আইটেমগুলো আমরা চালাই আমাদের সব ফ্রেশ আইটেম আমরা রেগুলার আমরা সব কিছু ফ্রেশ আইটেম চালাই আমাদের চালাটাও সব কিছু ফ্রেশ মিট মিশ সব কিছু আমরা নিজেরা তৈরি করি খুব ভালো লাগে সবাই আসে সবাইকে ধন্যবাদ আপনারা